জানি না জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমি সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না